আলোতে সম্মানিত পুরুষ সম্মানিত সম্মানিত জেলা প্রশাসন অঞ্জলি জ্ঞাপন করলেন অনুরোধ আছে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এরকম অনুভূতি ছিল বলেই আজকে তিনি নেই কিন্তু তার জন্মদিন আমরা পালন করা হচ্ছে আমি সম্মানিত সিভিল সার্জন মহাদেব অনুরোধ করবো শ্রদ্ধা অঞ্জলি জ্ঞাপন শেষে মঞ্চে আসন গ্রহণ ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে সম্মিলিত প্রতিষ্ঠান বাংলাদেশ যেন করতে পারি এই হোক আমাদের আজকে প্রত্যাশা এই আশা